আজকের এ প্রোগ্রামের সভাপতি হজরত মাওলানা উসমান গনি সাহেব আপনি মাশাআল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক মারিফুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা দরগাপাড়া খরুলিয়া কক্সবাজার এবং সভাপতি পূর্ব মুক্তার কুল কেন্দ্রীয় জামে মসজিদ বোনদের জন্য ব্যবস্থা আছে নাকি কোন দিকে ওইখানে জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এইদিকে ধাক্কা ধাক্কি এটা একটু বেশি মুজাহিদ গুলা সব এইদিকে পড়ছে Press the bell icon on the YouTube app and never miss another update.